ছাইদের ওখানে ওই পা Thank you. ಮಾರಣ್ಣ सरकार ने काम सही से काम कैसे भेला है हां क्लियर बिहार काम कैसे दिए ए आगे आगे नाकला कैसे जाओ

মানে আমি মনে হ্যাঁ। না মারামারি করিস নি সাড়ে কারো